দেখা যাবে না আল্লাহ তাহলে মাঠের মাঝখানে ওরা কি করবে আল্লাহ তাদের উপায় কি হবে আল্লাহ বলছেন আমি আছি আল্লাহ আপনি তো আছেন ঠিক আছে তাহলে কেমন করে তারা বাজবে আল্লাহ বললেন মোসানবী তোমার ডান হাতে ওটা কি মুসানবী বললেন এটা আমার লাঠি আল্লাহ বললেন সামনে ওটা কি পড়ে আছে তিনি বললেন এটা ভারী পাথর পড়ে আছে আল্লাহ বললেন তোমার লাঠি পাথরে মারো মুসানবী পাথরে পুরো পাথর বার হলো আবার আল্লাহ বলেন আবার মার আবার মারলেন পাথরটি ভেঙে গেল আবার আরেক পুরো পাথর বার হলো আবার মারলেন আরেক পুরো পাথর বার হলো পাথরের ভিতরে পাথর তার ভিতরে পাথর তার ভিতরে পাথর তিন তিনটি পাথরের ভিতরে যাওয়ার পরে কি দেখছে আল্লাহর একটা জীবন্ত প্রাণী জীবন্ত একটা প্রাণী তার ভিতরে বসে আছে আর তার সামনে টাটকা টাটকা আপনার খাবার রাখা আছে ধরে বলুন আল্লাহ আল্লাহ চোখ তুমি যদি এরকম তিন তিনটি ভিতরে যেখানে কোনো অক্সিজেন এখানেও যদি তুমি এত দামি দামি খাবার যদি এই প্রাণীটাকে দিয়ে বাঁচিয়ে রাখতে পারো তাহলে ওই মাঠের মাঝখানে আমার বউ এবং আমার বাচ্চাকে তুমি খাদ্য খাবার দিয়ে জীবন দিয়ে তুমি বাঁচিয়ে রাখতে পারবে জোরে বলুন আল্লাহ হচ্ছেন আল্লাহ কিন্তু অনেক অনেক জনকে দেখা যায় আপনার লরি চালায় বা কোনো একটা গাড়ি কিনেছে গাড়ির সামনে লেখা থাকে পিতা হলো আমার জন্মদাতা আর গাড়ি হলো আমার অন্নদাতা নাস্তা ফিরুল্লাহ থাকে থাকে না একবারে শিল্পী কথা হ্যাঁ গাড়ি হয়েছে পিতা হলো জন্মদাতা আর গাড়ি হলো অন্নদাতা অন্নদাতাকে জোরে আল্লাহ সমস্ত খাদ্য খাবারের মালিক আল্লাহ গাড়ি আপনাকে খেতে দেয় বলে গাড়ি আমাকে খেতে দেবে কেউ যাতে নজর না দিতে পারে সেই কারণে গাড়ির সামনে একটা জুতুর চাপ মেরে দিতে হবে একটা ছেঁড়া জুতো ঝুলিয়ে দিতে হবে ন্যাকড়া ঝুলিয়ে দিতে হবে বাবাজিরা ভাইয়েরা একটা জুতোর উপরে বিশ্বাস ন্যাকড়ার উপরে বিশ্বাস দিতে পারে না পৃথিবীর কেউ রুচি দিতে পারে না একমাত্র সব কিছুর মালিক হলেন আল্লাহ আর যদি আপনি অন্য কাউকে রুচির মালিক মনে করেন আপনি যদি বলেন আমার চাকরিতে খেতে দেয় আমার ব্যবসাতে খেতে দেয় আমার জমিতে খেতে দেয় তাহলে আপনি সেরে করে ফেললেন অনেকে আপনার মাঠে যায় যাওয়ার পরে গিয়ে দেখে আমার সুন্দর হয়েছে সুন্দর কফি হয়েছে সুন্দর ফসল হয়েছে কম হয়েছে ধান হয়েছে খুশি হয়ে গেল কেউ যখন বলে কত সুন্দর ফসল হয়েছে তোমার সে তখন বলে দেখতে হবে ফসলটা কার এমনি এমনি হয়েছে ওখানে আগে ভালো করে আমি মাল মেরেছিলাম কত দামি দামি সার দিয়েছিলাম সেই কারণে এগুলো হয়েছে একবারও জবাব থেকে বার আল্লাহ দিয়েছে কিন্তু নবীজি বলেছেন না তোমরা সেখানে কি পড়া দরকার ছিল বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ফসলের আপনার পাশে দাঁড়িয়ে আল্লাহ আরো ফসলকে বাড়িয়ে দেয় বাবাজিরা ভাইরা আল্লাহ যাই হোক আমরা যদি গাইরুল্লাহকে আপনার আল্লাহ ছাড়া অন্য পৃথিবীর কোনো জিনিসকে যদি আপনার রুজিদাতা মনে করি তাহলে শেষ হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে অর্থাৎ আল্লাহর সাথে কাউকে যদি তুলনা করে যদি বলে এ হলো সন্তান দেওয়ার মালিক রুজির মালিক বাচ্চা দেওয়ার মালিক ইজ্জতের মালিক এরকম করে যদি আপনার আল্লাহ সাথে যদি তুলনা করে তাহলে শিল্প করে গেল সে আপনার আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করলো আল্লাহ বলে তার জন্য জান্নাত হলো হারাম জান্নাত দূরের কথা জান্নাতের গন্ধটা সে পাবে না শিল্প আমরা করবো না বলুন ইনশাআল্লাহ